হেফাজত ইসলাম তারা হেফাজত ইসলাম বলছে নাম দিচ্ছে হেফাজত ইসলাম ইসলামকে হেফাজত করবে তারা কিসের হেফাজত করবে আল্লাহ তালা নিজেই তো ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন সুবাহান আল্লাহ তালা বলেন ইন্নাদ্দিন ইন্দাল্লাহিল ইসলাম ইসলাম হচ্ছে আমার মনোনীত একমাত্র ধর্ম আমি আল্লাহ ইসলামকে হেফাজত করব। ইসলামের রক্ষক হলাম আমি কোরআনের হেফাজতকারী আমি আমার রসুল পাকের ইজ্জতের হেফাজতকারী আমি আর আজকে হেফাজতে ইসলাম নাম দিয়ে তারা তাদের চরিত্রকে হেফাজত করতে পারে না তারা তাদের লোভকে হেফাজত করতে পারে না তারা তাদের চোখকে হেফাজত করতে পারে না তারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করতে পারে না তারা কিভাবে ইসলামের হেফাজত করবে তাদের দ্বারা কিভাবে মানুষ আশা করতে পারে দেখুন সৈদুনা অহুদের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাস্লামের সাহাবি সৈদুনা হজরত হানজালা রদি আল্লাহ তালানহু মাতৃবিবাহ করেছেন ওনার বিবি সাহেবাকে নিয়ে উনি বাসর ঘরে দিক থেকে যুদ্ধের দামামা বেজে উঠল অহুদের যুদ্ধের জন্য সাহাবাই কেরাম রসুলে পাকের নেতৃত্বে রসুলে পাকের সভাপতিত্বে রসুলে পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওই যুদ্ধের সেনাপতি নবীজি যুদ্ধের ময়দানে যাচ্ছেন সাইদুনা হানজালা বাসর ঘরে উনি থাকতে পারলেন না উনি ওনার বিবির সাথে মুজামাত করার পরে উনি হারা উনি অপবিত্র অবস্থায় ছিলেন কিন্তু উনি গোসলের কোনো তোয়াক্কা করেননি উনি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যুদ্ধে যাচ্ছেন নবীজির সাথে যুদ্ধ করতে হবে ইসলামের পক্ষে যুদ্ধ করতে হবে ইসলামের পক্ষে যুদ্ধ করতে যাইয়া নিজের জীবনকে যদি কুরবানি দিতে হয় উনি সেই কুরবানি দেওয়ার জন্য উনি ওনার বিবি সাহেবা থেকে বিদায় নিয়ে উনি চলে গেলেন যুদ্ধের ময়দানে ওনার ওনার হাজব্যান্ড সৈদুনা হানসাল রাজি আল্লাহ তালানহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করে অহুদের যুদ্ধে তার নিজের জীবনটা কুরবান হয়ে গেল ওনার বিবি সাহেবা অহুদের ময়দানে যখন খুঁজতেছেন উনি ওনাকে পাচ্ছেন না রসুল পাক সাল্লাহ ইসলামের কাছে গেলেন হুজুর আমার হানজালাকে আমি খুঁজে পাচ্ছি না হুজুর হানজালার সাথে তো আমার মোজামাত হয়েছিল আমরা তো আজকে নতুন বিবাহিতা আমাদের বাসর ঘরে আমাদের সম্পর্ক হয়েছে হুজুর হানজালার উপর তো ফরজ গোসল হুজুর আপনি হানজালাকে খুঁজুন তাকে গোসলের ব্যবস্থা করুন কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে হজরত হানজালা রাদি আল্লাহ তালহুকে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আলাহ ইসলামের নেতৃত্বে শত শত রহমতের ফেরেস্তারা আসমানের জান্নাতি পানি দ্বারা তাকে গোসল দিয়ে দুনিয়ার মধ্যে নামাচ্ছে সুবাহান আর আমাদের মামুনুল হকেরা আমাদের মামুনুল হকেরা তারা যুদ্ধের ডাক দিয়ে তারা যুদ্ধের ডাক দিয়ে তারা চলে যায় রিসোর্টের মধ্যে তারা যুদ্ধের ডাক দিয়ে তারা হেফাজত করবে ইসলামের হেফাজত করবে কেন এই দেশ কি কাফেরের দেশ হয়ে গেছে আমরা কি নামাজ পড়তে পারছি না আমাদের কি নামাজের জন্য কাউকে ভেটু দিচ্ছে কাউকে মসজিদে প্রবেশ করতে দিচ্ছে না নামাজ রোজা তসবি তাহালিল আমাদের ইসলামের যতগুলো বিধিবিধান রয়েছে সরকার তো কোনো বিধিবিধানের মধ্যে নিষেধাজ্ঞা জারি করে নাই তাহলে আমরা কিসের যুদ্ধ করব। কিসের জন্য আমরা দেশের মধ্যে যুদ্ধ করতে চাই আজকে যুদ্ধের ডাক দিয়ে উনি চলে যাচ্ছেন আরেকজনের বউকে নিয়ে রিসোর্টের মধ্যে রিসোর্ট থেকে মুক্তি পাওয়ার পর ওয়াইফকে ফোন দিয়ে বলল তুমি আবার মনে করো না যে হ্যাঁ, অন্য কিছু আমি শহীদ ভাইয়ের বউ এটা শহীদ ভাইয়ের বউ আরে শহীদ ভাইয়ের বউ আর তোমার সাথে কি তুমি গেলা রিসোর্টে তো রিসোর্টে গেলে তুমি শহীদ ভাইয়ের বউকে নিয়ে যাবা কেন শহীদ ভাইয়ের বউ কি তোমার জন্য জায়েজ মামুনুল হকেরা ব্যবিচার করছে শুধু ব্যবিচারই নয় তারা পুরুষের উপর ছাত্রদের উপর যে নির্মম নির্যাতন চালাচ্ছে যে সমকামিতার কারণে একটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন সেই সমকামিতা আজকে কৌমি মাদ্রাসার রন্দে রন্দে ছড়িয়ে গেছে আল্লাহ তালা যেন সাময়িক সর্বপ্রকারের বিপর্যয় থেকে এই বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ